আবার তোমাকে এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীতের প্রদনে আমরা দাঁড়াতে পারছি কথা কিন্তু সত্য gentlemen, who knows? She died the same, mama, she died the same. She did tell like Kali Katu, who died up the same. কেউ শীতের কিতাব এমন শীত আইব ভুলা চাইবা নিজের বাপ ভুলভাল গামো আমি কইরা দিও মা মজা মাস্তি পরে কইরা লাইকে দিয়েন চাপ শীতে কিন্তু ছাড়বো না এমন চতুর দিব শীতে খেতা কম্বল মানবো না তাই সি সরান ভিজা পাতায় ডিজেল ঢেলে আগুন ধরান এ ভাই আমি কিন্তু গায়ক না তারপরও গান করি শীতের ঠেলায় কারেন্ট গয়া হুদে কামে ফাল পারি ladies ladies ladies and gentleman হুনো শীতে যদি ভর করে বিচার শালী দেখো না কম্বল পেঁচায় সবাই ঘুমায় তোমার ফোন তো ধরবো না ধরবো না ধরবো না ধরবো না ধরবো ধরবো ধরবো না শীতের শীতের ঠান্ডা গো আমার কম্বল ডাকো পাই না খুঁজা হাত জইমা গেল শীত এলে কাজির ধান্দা বারে বিয়ার নামে মানুষ বিলাই মারে গ্রামে শীত আছে ঢাকার মানুষ পায় না নতুন বউ বিয়া করে লয়া যায় যায় না শীত এটাছে রে মামা শীত এটাছে রাস্তায় রাস্তায় মানুষ শীতের কাপড় কিনতেছে দেখালাম বেচালাম তিনশোর মাল একশো ওইরকম গান মামা আগে কত দেখছো গেছে শীত কত রঙের পুরুষ দেখবো হইয়া যেমন ভিট আমার সুন্দর মাইয়া গো লাগে না শীত টিকটকে যায় তারা খেলে কিত কিত শীতের মাসে কেউ কইরেন না শেষরামি কথা কম কাজ বেশি ঢেলে দিব ঠান্ডা পানি ladies ladies ladies and gentleman হুনো ফেসবুকে এখন পড়া গেছে শীত কত রঙের পুরুষ দেখবো হইয়া যেমন ভিট আমার সুন্দর মাইয়া গো লাগে না শীত টকে যায় তারা খেলে কিত কিত শীতের মাসে কেউ কইরেন না শেষরামি কথা কম কাজ বেশি ঢেলে দিব ঠান্ডা পানি ও ভাই ও ও ভাই ও ও ভাই